कैसे तेरी खुद गर्जी আসসালামু আলাইকুম হোয়াট ইজ এভরিওয়ান কেমন আছো সবাই সো আমি ইদানিং যাবৎ দেখতে পাচ্ছি যে black style font status so এটা একটা দেখতে পাচ্ছি যে ভাইরাল টপিক সো সবাই এটা নিয়ে ভিডিও মেক করে ফেলতেছে সো আমি ইচ্ছে করলাম আজকে এটা নিয়ে একটা ভিডিও মেক করে ফেলে সো আজকে ভিডিও মেক করার জন্য সর্বপ্রথম তোমাদের এলাইট মোশন অ্যাপস সো সেটা প্লে স্টোরে পেয়ে যাবে অথবা আমার এই ভিডিও ডিসক্রিপশন বক্সে একটা লিঙ্ক পেয়ে যাবে সো যে তোমরা দেখতে পারবে প্লে স্টোর থেকে নামালে উপরে এলাইট মোশনের লোগো থাকে সো লোগো ছাড়া যদি ডাউনলোড দিতে চাও এই ভিডিও ডিসক্রিপশন বক্সে একটা লিঙ্ক পেয়ে যাবে সেইখানে দিয়ে তোমরা অ্যালাইট মোশন অ্যাপসটি ডাউনলোড করে ফেলবে সো দুই নাম্বার অ্যাপসটি লাগবে হলো নোট ভিডিও সো এটা প্লে স্টোর থেকে ডাউনলোড করলেই হয়ে যাবে সো সর্বপ্রথম আমাদের চলে যেতে হবে অ্যালাইট মোশন অ্যাপসে সো অ্যাপসে ঢোকার পর আমাদের এখানে ব্ল্যাক স্ক্রিন নিতে হবে তারপরে দেখতে পারবো নিচে ক্রিয়েট এ প্রজেক্ট সো এখানে চাপ দিয়ে আমরা চলে যাব সো চলে যাওয়ার পর উপরে দেখতে পারবো অডিও সো এখান থেকে আপনারা অডিওটা নেবেন আপনারা যে সঙের স্টাইল স্ট্যাটাস করতে চান সো সেই সংটা সিলেক্ট করে দিবেন দেন এবার বাকি কাজটুকু আপনারা দেখতে থাকি এখানে দেখতে পাচ্ছেন গানটি আমি বাকি অংশ কেটে দিব যে জায়গায় স্টাইল ফোনটা সো যে জায়গায় আমি টেক্সটটা লিখবো সো সেইটুকু গান রেখে দিব সো আমি একটুই দেখাচ্ছি সো বাকি অংশ আমি কেটে ফেলবো সো স্ক্রিনে লক্ষ্য করতে পারছেন আপনি আমি গানটি কীভাবে কাটলাম সো আপনারা সেভাবে কেটে নেবেন দেন এবার আপনারা নিচে দেখতে পারবেন প্লাস অপশন সো এখানে যে আপনারা টেক্সট নামে ওই একটা অপশন পাবেন সেখানে সিলেক্ট করে দিয়ে আপনাদের সঙ্গের যে বাক্য সো সেটা আপনারা ইংরেজিতে বা বাংলায় যেটাই লেখেন না কেন সো আমি এখানে ইংরেজিতে লিখছি আপনারা ইংরেজিতে লিখতে পারেন সো সেটা লিখে উপরে দেখতে পারবেন কালার কালারটা চেঞ্জ করতে পারেন এটাকে বড় ছোটো করতে পারেন আবার এটাকে স্টাইল করার জন্য এখানে চাপ দিয়ে ডাটা টাউন রাখতে হবে সো স্টাইল করার জন্য নিচে অসংখ্য ফন্ট পেয়ে যাবেন তো এখান থেকে যে কোনো একটা ব্যবহার করতে পারেন সো আমি নিচে দেখতে পাচ্ছেন এটা ব্যবহার করব এবার আমি আমার সঙ্গে যে ব্যাগটার সাথে মিলিয়ে নেব মিলিয়ে নেওয়ার পর নিচে নিচে দেখতে পারবো মুভ দ্য ট্রান্সফর্ম সো এইখানে হলো আপনাদের খেল সো এখানে আমি যেভাবে করছি কথা বললে ভিডিওটিতে সমস্যা হয় সো এইখানে আপনারা ভালোভাবে লক্ষ্য করেন এখানে একবার উপরের দিকে নিব তারপর আবার এটাকে নিচের দিকে আনবো সো এখানে লক্ষ্য করেন প্লাস অপশনের ব্যবহারটাও শিখে দেন সো আপনাদেরকে একটা কথা বলে রাখি এরকম নতুন নতুন ভিডিও যদি পেতে চান আমার এই চ্যানেলটার সাথে থাকতে পারেন অবশ্যই কিছু শিখতে পারবেন তো আজকের ভিডিওর জন্য অবশ্যই একটা লাইক করবেন অথবা ডিসলাইক পরবর্তী যে কোনো ভিডিওর আপডেট পেতে আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন সো আরও অসংখ্য ভিডিও আছে আমার এই চ্যানেলে সেগুলো চাইলেই দেখে আসতে পারেন কথা না বাড়িয়ে চলুন কাজটি শেষ করে ফেলি job, baby, she calling from the naughty, from the Canada. Bankroll so low, I got nothing else that I can withdraw. Ran up low, I shot my wrist, it go like cha cha cha, cha cha I got your face in me, la la la la, la la la. I shot my wrist, it go like cha cha cha, cha cha I got your face in me, la la la la, la la.